আসসালামু আলাইকুম ভিউয়ার্স জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিইও আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা কথা বলবো সৌদি আরবের বিখ্যাত রেড সি প্রজেক্ট এবং Neom city construction company job update আমাদের হাতে সৌদি আরবের রেডসি প্রজেক্ট এবং নিউ সিটি কনস্ট্রাকশন কোম্পানি কিছু আকর্ষণীয় জব অফার লেটার এসেছে যেটা আপনি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলটিতে নতুন বা এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবে যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো আপনারা দেখতে পারেন করে মূল ভিডিওটি শুরু করা যাক প্রথমে যে কাজটি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে মিশন সৌদি আরবের রেড সি প্রজেক্ট কোম্পানির জন্য জরুরি ভিত্তিতে মিশনের কাজের জন্য অভিজ্ঞ বিশ জন কর্মীর প্রয়োজন যারা বাংলাদেশে মিশনের কাজের উপর দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা রয়েছে তারা এই ভিসার জন্য আবেদন করতে পারবে এক্ষেত্রে আপনাদের বেসিক স্যালারিটা হবে দুই হাজার থেকে পঁচিশশো সৌদিরিয়া যেটা বাংলাদেশি টাকায় প্রায় একান্ন হাজার থেকে তেষট্টি হাজার পাঁচশো টাকা সমপরিমাণ ওভারটাইমের সুবিধা রয়েছে ঢাকা কোম্পানির খাওয়া নিজে বহন করতে হবে নয় ঘন্টা করে ডিউটি সপ্তাহে ছয় দিন দুই বছরের ভিসা নবায়নযোগ্য বছর পর যখন আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে তখন দেশে আসার যাওয়া এবং আসার জন্য এয়ার টিকিট কোম্পানি থেকে প্রদান করা হবে আর যারা অনভিজ্ঞ রয়েছেন তারা হেল্পার পদের জন্য আবেদন করতে পারেন এক্ষেত্রে আপনাদের বেসিক স্যালারিটা হবে সতেরোশো থেকে আঠারোশো সৌদি যেটা বাংলা টাকায় তেতাল্লিশ হাজার তিনশো থেকে পঁয়তাল্লিশ হাজার নশো টাকার সমপরিমাণ থাকা কোম্পানি খাওয়া নিজে বহন করতে হবে বর্তমানে বিশ্বে ডলারের মূল্য বৃদ্ধির কারণে প্রত্যেকটি দেশের ভিসার রেট এবং টাকার মূল্য অনেক বেশি যেখানে আগে সৌদির এক রিয়াল বাংলাদেশি টাকায় বাইশ বাইশ টাকা ছিল সেটা এখন বৃদ্ধি পেয়ে পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা সমপরিমাণ হয়েছে তাই এখন সৌদি সহ বিশ্বের সকল দেশের ভিসার রেট একটু বেশি দ্বিতীয় যে কাজটি নিয়ে আমরা কথা বলব সেটি হচ্ছে রাজমিস্ত্রি রেড প্রজেক্ট এবং নিয়ম সিটি কনস্ট্রাকশন কোম্পানিতে রাজমিস্ত্রির কাজের জন্য পঁচিশ জন অভিজ্ঞ কর্মী প্রয়োজন যারা বাংলাদেশে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা রয়েছে রাজমিস্ত্রির কাজের উপর তারা এই ভিসার জন্য আবেদন করতে পারে এক্ষেত্রে আপনাদের বেসিক স্যালারিটা হবে দুই হাজার থেকে পঁচিশশো রিয়াল যেটা বাংলা টাকায় একান্ন হাজার থেকে তেষট্টি হাজার পাঁচশো টাকার সমপরিমাণ আমাদের বহন করতে হবে ওভার টাইমেরও সুবিধা রয়েছে নয় ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন দুই বছরের ভিসা নবায়নযোগ্য দুই বছর মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর দেশে যাওয়া এবং আসার টিকিট কোম্পানি থেকে প্রদান করা হবে আর যারা অনভিজ্ঞ রয়েছে তারা হেল্পার পদের জন্য আবেদন করতে পারে ও অনভিজ্ঞদের ক্ষেত্রে স্যালারিটা হবে সতেরোশো থেকে আঠারোশো সৌদি যেটা বাংলা টাকায় প্রায় তেতাল্লিশ হাজার তিনশো থেকে পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকার সমপরিমাণ থাকা কোম্পানি খাওয়া নিজের বহন করতে হবে তৃতীয় এবং শেষ যে কাজটি রয়েছে সেটি হচ্ছে ইলেকট্রিশিয়ান এবং ওয়েল্ডার রেড সি প্রজেক্ট এবং নিউ সিটি কনস্ট্রাকশন কোম্পানিতে জরুরি ভিত্তিতে তিরিশ জন ইলেকট্রিশিয়ান অভিজ্ঞ ইলেকট্রিশিয়ান এবং পঁচিশ জন অভিজ্ঞ ওয়েল্ডার ফোর জি এবং সিক্স জি কর্মীর প্রয়োজন রয়েছে যারা বাংলাদেশে ইলেকট্রিশিয়ান এবং ওয়েল্ডারের কাজের উপর দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা রয়েছে তারা এই ভিসার জন্য আবেদন করতে পারবে এক্ষেত্রে আপনাদের বেসিক স্যালারিটা হবে দুই হাজার থেকে পঁচিশশো সৌদি রিয়াল যেটা বাংলা টাকায় প্রায় একান্ন হাজার থেকে তেষট্টি হাজার পাঁচশো টাকার সমপরিমাণ থাকা কোম্পানির খাওয়া নিজে বহন করতে হবে নয় ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন ওভারটাইমেরও সুবিধা রয়েছে দুই বছরের ভিসা নবায়নযোগ্য দুই বছর পর দেশে যাওয়া এবং আসার টিকিট কোম্পানি থেকে প্রদান করা হবে আর যারা অনভিজ্ঞ রয়েছেন তারা হেল্পার পদের জন্য আবেদন করতে পারে অনভিজ্ঞদের ক্ষেত্রে স্যালারিটা হবে যথাক্রমে সতেরোশো থেকে আঠারোশো সৌদি রিয়াল যেটা বাংলা টাকায় প্রায় তেতাল্লিশ হাজার তিনশো থেকে পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকার সমপরিমাণ থাকা কোম্পানি খাওয়া নিজে গ্রহণ করতে হবে রেড সি প্রজেক্ট এবং নিয়ম সিটি কনস্ট্রাকশন কোম্পানি সৌদি আরবের সুনামধন্য ও বিখ্যাত কোম্পানি এই দুটি কোম্পানিতে যারা কাজ করতে চান তারা অতি দ্রুত ভিসার জন্য আবেদন করতে পারেন সৌদি আরবের ভিসা প্রসেসিংয়ের জন্য আপনাদের সময় লাগবে প্রায় দুই থেকে তিন মাস এই ভিসার জন্য আপনাদের প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হচ্ছে পাসপোর্ট ছবি NID card police clearance corona certificate এবং গামকা মেডিকেল সার্টিফিকেট আপনারা যারা সৌদি আরবের এই দুটি বিখ্যাত কোম্পানির ভিসার জন্য আবেদন করতে চান তারা আর দেরি না করে আমাদের সঙ্গে অথবা আপনার বিশ্বস্ত ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো জমা করে সৌদি আরবের ভিসা প্রাপ্ত হতে পারে তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে এই কোম্পানির নতুন কোনো জব আপডেট ভিডিও সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং জানা ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকুন আর আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ববরকাত